হ্যালো গাইস আসসালামু আলাইকুম this is your Lekhon back to my another আর শ্যাট এই সময় কম শুরু করো টাইটেল ও থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছেন আজকে আমরা কাকে নিয়ে খেলাধুলা করব অবশ্যই বাংলাদেশি সানি লিওন আর হলো বের ফলোয়ার্স লেটস স্টার্ট আমায় চুষে চুষে খামাই গিল হাই হাই এটা তোমার সৌভাগ্য খাওয়া দাওয়া কি সৌভাগ্য হয় দাঁড়ান দাঁড়ান এত উত্তেজিত আর কি আছে আপনার তো বেগুন লাগবো আই থিঙ্ক আমি বলি প্লিজ আমাকে চায়না বেগুন এনে দেন আমি জনি সিং এর চাইতে মনে করি চায়না বেগুন বেশি বেশি টেস্ট হবে আমার आप मुझे क्या गिफ्ट दोगे ওয়েলকাম ব্যাক তো বেগুন নিয়ে আমি হাজির হয়ে গেছি আপনার জন্য তো চাইনা বেগুন লাগবে ঠিক আছে এই যে এই বেগুনটাই না এই বেগুনটাই ওয়াও নাইস কাল রাতে আমার নুনুতে বজ্রপাত হয়েছে তো বাজান ইন্টুডা লাগা বড় বেগুন কিনবো কোথা থেকে চাইনার বেগুন থেকে আমি চায়না থেকে আমদানি করবো আপনার লাগে বেগুন অনেক বড় বড় বেগুন আমদানি করবো আপনার কত বেগুন লাগবো আমি আয়নার ব্যবস্থা করব আপনার কাছে লম্বা বেগুন থাকলে আমাকে দিয়ে পাঠাতে পারেন আমি নাকি এত বড় বেগুন নিতে পারবেন দেন তো চলো নাকি আমি খুব মজা করে নিয়ে নেব oh আসলে আপনি তো পাকা খেলোয়াড় আপনি মজা করে নিয়ে নেবেন তো আপনি আসলে তো বাঙালির সানি লিওন আর হলো গরিবের মিয়া খালিফা আর জনিবার ফলোয়ার প্লিজ প্লিজ এনে দেন আমি চাইনা পছন্দ করি মাই ফেভারিট টিকটক ফেভারিট চাই ও আচ্ছা আপনারও চাইনা পছন্দ আমারও চাইনা পছন্দ সো মিলা গেছে আপনারা চাইনা থেকেই বেগুন আইনা দিমু অর্ডার করছি চাইনার বেগুন চাষিগর কাছ থেকে টনে টনে এনে পালায় দিমু মনে মনে নিয়ে নেবেন ওকে জনি সিংকে পছন্দ করি তো কি হয়েছে ওদের অভিনয় ভালো লাগে এই জন্য আমি ওদের মতন অভিনয় করতে চাইছি তো আপনি যে সানি দিদি আর জনি দাদার মতন অভিনয় করতে চান তো আপনার কি ট্যালেন্ট আছে আমাদের একটু দেখাইবেন না দর্শক তো দেখতে চায় ট্যালেন্টটা দেখান আমার সব ভিডিও সানি লিওনের মতো তো দেরি কিসের তো চলুন শুরু করি শুরু করি আই মিন ট্যালেন্ট ও আচ্ছা আপনার এই ট্যালেন্ট এই রুকো যারা সবার করো ও থাক থাক আপনি তো একশো মার্কের ভিতরে আপনি দেড়শো মার্ক পায়া পাশ করছেন তাইলে আপনাকে আমরা সুযোগ দিতেই পারি আমি বাংলাদেশের জনি সিনের সাথে অভিনয় করতে চাই আচ্ছা আচ্ছা আপনারে সেটাও দেওয়া হবে আই মিন জনি ভাইয়ের সাথে অভিনয়ের সুযোগ এবার খুশি তো দিদি বাংলাদেশি সানি লিওন দিদি এবার খুশি তো দিলাম আপনারা রোস্ট করিয়া कैसा लगा मेरा আপনি সব সাবজেক্টে একশোর ভিতরে দেড়শো নাম্বার পেয়ে আপনি পাশ করেছেন অবশ্যই আপনাকে আমাদের বাংলাদেশি জনি ভাইয়ের সাথে অভিনয় করার সুযোগ দেওয়া হবে সো দেরি না করে সবাই আমার ভিডিওটি লাইক করেন আর কমেন্ট করবেন যে ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে যদি ভিডিওটি খারাপ লাগে তাও কমেন্ট করবেন আর যদি ভালো লাগে তাও কমেন্ট করবেন so good bye see you next video ও আর দেরি কিসে let's party dance dance Oh,